হ্যালো এই বেশ আপনারা সবাই কেমন আছেন হয়তো ভালো আছেন তো নিয়ে আসলাম আপনার জন্য নতুন একটি কাস্টম রুম ভিডিও তো আজকে আমরা খেলতে যাচ্ছি হলো ক্লাস কোয়াল আর খেলবো হলো সোলো বাসেস ডুয়োতে তো সোলো খেলবো আমি আর ডুয়ো খেলবে আমার ফ্রেন্ড তার নাম হলো রনি আর তার একজন ফ্রেন্ড তার নাম হলো রাব্বি সো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে তো পুরো ভিডিওটা না দেখলে না দেখে না দেখে কোথাও যাবেন না তো চলুন শুরু করি আজকের ভিডিও ওকে গেছে আমাদের ফার্স্ট রাউন্ড স্টার্ট হয়ে গেছে তো আমরা ওই যে লং রেঞ্জের গানটা নিছি সো এখন আমরা একটু বেকার থাকবো কারণ আমাদের কাছে অ্যান এটা কী যেন নাম নাম যাই না বাট খেলা তো দেখতে হবে কই ভাই এরা হ্যালো আচ্ছা এটা হলো রাব্বির বন্ধু এই রনির বন্ধু সো তাকে কি হেডশট দিতে পারবো ওই আবে ব্যান কি লড়ে ভাই আরে হেডশট পড়লো না কে no problem no problem headshot পড়লো না তো ওরা কোথায় এখনও আছে কি আর রনি কই রনিকে দেখতে পাচ্ছি না নাকি নেট প্রবলেম ওকে ওরা সবাই এখানে চলে আসছে দুইজনই তো এখন আমাকে পলাতো মানে পলানো পলানো লাগবে কারণ এখানে দুইজনের দুই একজনের কাছে শর্টগান তো আরেকজনের কাছে কি সেটা জানি না এখন পর্যন্ত কিন্তু একজনের কাছে শর্টগানের ভাই রে সাতাইশ লাইভ সাতাইশ লাইভ সাতাইশ লাইভ ভাই গেছি আমি গেছি ভাই আমি বাঁচবো না এই যে এই দিল দিল দিল দিল দিল আরে দিল দিল ভাই ঠিক আছে ভাই ভাই রনি রনি রনি রনি তুমি নাম আমি না তোমার ভাই ভাই সরি মাইরন না মাইরন না এ কইতে ভাই ওরা ঘুরতাছে এ bye bye bye bye bye bye bye bye hi শালা তো গাইজ আমাদের ষোলো বার্সেস ষোলো বার্সেস ডুয়োতে এখন আমরা দ্বিতীয় রাউন্ড খেলতেছি আর আমাদের সামনে ওখানে গুলাল মাস রনি আর রাব্বি আমাদের সামনে আছে তো এখন দেখা লাগবে কে কোন জায়গা দিয়ে আসে কারণ দুইজন দুই পাশ দিয়ে চলে আসলে হয়েছে কাম অ্যান্ড আমার কাস্টম হান্ডার মধ্যে এই যে যেটাতে গুল্লি মারে সেটা আমার প্রবলেম দিচ্ছে প্রবলেম দিচ্ছে চোট মারতে পারবো না ভালো মতন ওকে এখন আমার মানে আমার কাছে শর্টগান আছে সমস্যা নাই রাজ দিতে পারবো আচ্ছা আমাদের সামনে ওরে রাব্বি ভাই এই দুইজন একসাথে আসো সমস্যা নাই কিন্তু এরকম করে আসলে কেমন ভাই লাগিস একটা লাগছে আরে রে আচ্ছা নো প্রবলেম নো প্রবলেম এখন দুই আরে ভাই রনিও রনিও আমার আশেপাশে আছে শেষ শেষ ডাউন পার্ট টু সে হেড চলে লে ভাই অ্যান্ড আমাদের রনি কোথায় রনি ওই শেষ রনি চলে আসছে একদম ডাউন করে দিই এটাও হেডশট ও পি ব্রাদার এখন রনি শুধু আছে এখন রনিকে কি মারতে পারবো যে আরেকটা শর্ট গান পেয়ে গেছিল আর ওই ভাই ওই ওই চক্ষু বুঝেগুলো মারতেছে মানে আমার মারার আমাকে আমরা যে মারবো ওর কোনো হুশি নেই যে আমরা মারবো মানে নিজের ব্যাকআপটা খুঁজতেছে আপাতত শেষ আর bye bye bye bye bye bye I am sorry brother I am sorry এখানে আমার ভুল হয়ে গেছে প্রচণ্ড ভুল হয়ে গেছে আচ্ছা এখন এখন রনিকে রনিকে আসতে হবে আরে জোনে তো আমি পড়ে গেছি ভাই একটু মেডিকেট ইউজ করতে দিল না আচ্ছা উই চান্দি দেখা যাচ্ছে আর ভাই একটু একটু ভাই ভাই শেষ শেষ আমি শেষ আমি শেষ আমি শেষ শেষ ভাই আমি শেষ ওপি ওপি ব্রাদার ইয়স ওপি ওপি তো গেছে আমাদের থার্ড রাউন্ড এখানে স্টার্ট হয়ে গেছে অ্যান্ড আপনারা কমেন্ট সেকশনে প্লিজ প্লিজ হেড শট ও হেড শট আপনারা কমেন্ট সেকশনে বলবেন যে ষোলো ভার্সেস স্কোয়াড খেলবে ডুও ভার্সেস স্কোয়াড কারণ ষোলো ভার্সেস স্কোয়াড খেলতে কেন অনেক প্রবলেম হয় তো অত বড় প্লেয়ার হই নাই তো আচ্ছা হিল করে দিচ্ছি কি রনিকে হিল রনিকে হিল দিয়ে দিয়েছে হিল দিয়ে দিয়েছে আই মিন রিভাইভ দিয়ে দিছে আরে ভাই রে ভাই এখন তো প্রবলেম কারণ ফ্যাক্টরিতে ফ্যাক্টরির নিচে ফাইট করা অনেক টাফ এটা আমার জন্য টাফ কিন্তু আপনার জন্য যাই না আমার জন্য কিন্তু টাফ ও ওহো ওহো ওহো আমি আমি ভাবছিলাম যাবো না কিন্তু নিজে চলে গেছে আচ্ছা রাশ আচ্ছা রাশ এখন এখন এখন কোথা দিয়ে ও হে তো কোথায় আরে ভাই তুমি ওকে রিভাইভ না দিয়ে ভুলটা করছো ব্রাদার ও ওয়েন অ্যান্ড আমাদের এখানে ফোর্থ রাউন্ড স্টার্ট হয়ে গেছে সো আমরা এগারো রাউন্ডের ম্যাচ দিছি বাকি রাউন্ড আমরা নিজেরা খেলবো মানে বাকি রাউন্ডের ভিডিও হবে না বাকি রাউন্ড নিজেরা খেলবো অ্যান্ড ফোর রাউন্ডে উইন যে যেটা মানে চারটা ম্যাচ হবে চারটা ম্যাচে উইন হব তো এখন আমরা খুঁজতেছি ওদেরকে কারণ দুইজন যদি দুই পাশ দিয়ে আসে তাহলে আমি বাস তো এখন আমরা খুঁজতেছি হলো ওদেরকে হ্যালো হ্যালো উপরে উপরে উপরে হয়তো একজন না উপরে দুজন মনে হয় দুজন দুজন মনে হচ্ছে আমার কাছে দুজনই আছে হ্যাঁ হ্যাঁ উপরে দুজন আছে উপরে দুজন আছে একজনের চান্দি দেখছি একজন চান্দি দেখছি হয়তো একজনের চান্দি দেখছি হয়তো একজনের চান্দি দেখছি হয়তো তো ওরা কি বের হবে হ্যালো হ্যালো ব্রাদার বের হও হ্যালো হ্যালো হ্যালো ভাই রে ভাই কমবে রে ভাই বের হতে হবে জোন স্টার্ট হয়ে গেছে ভাই পরবর্তীতে তুমি ওখানে মরে যাবে আমার গ্রেনেডে কাজ করবে গ্রেনেড কাজ করবে ও কাজ করে দিছে ওকে ডান ও কিলো ডান ওপি ওপি আচ্ছা কে মরলো রনি মরছে নাকি রাব্বি মরলে ঠিক আছে রনি মরলেও ঠিক আছে ও ভাই ও ভাই কে মরছো ভাই প্লিজ প্লিজ প্লিজ আর কোথা দিয়ে আসবে প্লিজ হ্যালো আর রে রাব্বি মরছে রাব্বি মরছে ওকে এখন তুই তুই আপ হবে ভাই ভাই আরে অরে কাস্টমার অরে কাস্টমার অরে ও ভাই eliminated okay no problem no problem যা হয়েছে হয়েছে হ্যান্ড গাইজ আমাদের এখানে মানে ফিফথ রাউন্ড পাঁচ নাম্বার রাউন্ড স্টার্ট হয়েছে অ্যান্ড ইয়স আমি ই আনিছি M eight two B and আমার সামনে দুজন হ্যাঁ আমার সামনেও দুজন তো আমি এম এইট টু পেন এম পি ফোরটি দিয়ে কি মারতে পারবো আচ্ছা এম এইট টু বি দিয়ে কি মারতে পারবো দেখা যাক তো ওরা খালি তেরি বেরি শুরু করছে ও একবার শর্ট রাখছে ভাই ভাই এইগুলো ওকে নো প্রবলেম আর এম বি ফোরটি হ্যাঁ আমি টু বি আরে লাগলো না লাগলো না প্লিজ প্লিজ প্লিজ ও ও ভাই head headshot brother yes headshot লে ওকে ওকে একজন একজন যখন নক তো মরে যাবো সমস্যা নেই আমি আছি ও ওকে ডান ডান এখন স্লো বাসে স্লো হবে আমাদের মধ্যে স্লো বার্সে স্লো আমাদের রনি কোথায় রনি তোমার ফ্রেন্ড তো মারা গেছে রনি হ্যালো আচ্ছা রনি আমার পাশে রনি আমার পাশে পাশে ভাই ভাই ভাই মারিস না প্লিজ প্লিজ মার না আমার মুঝে রনি হ্যালো না এখানে এই ভাই ভাই ভাই এই যে এইগুলো ভালো না ভাই এই যে এইগুলো ভালো না ভাই তুমি যে ফুট করে মেরে দিব তো সো গাইজ এখন আমাদের মানে সিক্স নাম্বার রাউন্ড স্টার্ট হয়েছে তো এই ম্যাচটা কি আমরা জিততে পারবো দেখা যাক আমরা হয়তো জিততে পারবো তো এখন আমরা দেখতে পাচ্ছি না আমাদের রনি কোথায় মানে দেখতে পাচ্ছি না গাইজ হ্যাঁ, হ্যাঁ, আমাদের রনি কই আচ্ছা ওই যে ওই সামনে হয়তো আছে কেউ সামনে রনি নাকি আচ্ছা একজনকে হয়তো দেখতে পারতেছি বাট আরেকজন কোথায় হ্যালো ওদিকে ড্রোন শুরু হচ্ছে ভাই সামনে রে ভাই এখানে নাই এখানে নাই এখানে নাই এখানে নাই এখানে নাই আওয়াজ পাইছি মানে নাই যেখানে যে নাই সে আওয়াজটা পাইছি সেখানে সে অবস্থা আসে না হচ্ছে মেন ব্যাপার হলো ওরা কোথায় গেছে আমি এমপি ফোর্টি অ্যান্ড ডেজার্ট নিয়েছি এই যে এই যে এই যে ওরা এখানে মজা নিচ্ছে আর আমি ওখানে ছাড় ও গাইস একটা হেডশট এক একটা বুলেটে হেডশট পড়ছে নে আমি ঘুরে যাই তো আচ্ছা যাওয়া হওয়ার হবে জিতলে জিতবো হারলে হারবো সো ম্যাচটা তো বুঝে নিয়ে আসতে হবেই কারণ ষোলো বছর ডুয়ো খেলতেছি কারণ ওরা বাই কেমনে ভাই এই যে এইগুলা ভালো না ভাই তোমারে তোমার দুজনটা দেখছি এক লগে লগে এই পাশে গুজা গেছি আমি তখন তখন কিন্তু পাইনি ওরে ভাই ভাই ভাই কন্ট্রোল কন্ট্রোল হন কন্ট্রোল হন ইচ্ছা ভাই আমি কন্ট্রোলই খুঁজা পাই নাই ওকে গাইজ এখন আমাদের মানে লাস্ট রাউন্ড এটা আমাদের লাস্ট রাউন্ড সেভেন রাউন্ড সাত নম্বর রাউন্ড তো সাত নম্বর রাউন্ডে দেখা যাক আবারও নিছি এম এইট টু বি ঘুম আসছে এখন নিছি M eight two B and তার সাথে আছে আমাদের শর্ট গান দুইগুলি শর্ট গান তো এখানে কি আমরা ম্যাচে উইন হতে পারবো আমাদের সামনে রনি ওরা আছে যেই আছে আছে তো স্মোক ওকে আমরা রাজ দিছি উপরে হ্যান্ড ও oh, একজন নিচে নিচে রাব্বি নিচে রাব্বি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর নিচে রাব্বি সো যে যেটা বলছিলাম নিচে রাব্বি উপর থেকে শুধু নামালি চলবে রে ভাই উপর থেকে যা মারলে ভাই ভাই মর মর মর ওকে ডান ওকে ডান ডান ডান ডান ডান ডান ডান কিল ডান কিল ডান কিল ডান অ্যান্ড কো মানে হোয়াটস হ্যাপেন তো গাইজ যাওয়ার হয়েছে তো লাস্ট অবধি চলে আসছে আমরা তো এখানে আমাদের ভিডিও এন্ডেড হয়েছে আর এই ভিডিওটা যেটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আমাদের মানে ফোর্থ রাউন্ডের পরের ম্যাচ তো আমরা তো ম্যাচটা হেরে গেলাম তাতে কি আসতে ষোলো বাসের ডুয়োতে তবুও গাইজ ম্যাচটা ষোলো বাসের ডুয়ো খেলেও এত দূর টেনে নিয়ে গেছি কম গাইজ আচ্ছা যাই হোক ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন তো প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর আমার এক ভাই একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছে আপনারা যদি চান তার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন তো লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে সো আপনার গিয়ে ঘুরে ঘুরে আসতে পারেন আর আই বাটনে আপনার পেয়ে যাবেন অ্যান্ড ইন স্ক্রিনে আমরা বসিয়ে দেবো তার চ্যানেলটা সো গিয়ে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন তার চ্যানেল তো বাই বাই